তিন যুগেরও বেশি অপেক্ষা করার পর ফিফা ওয়ার্ল্ড কাপ মেসির হাতেই নিউল্যান্ড Messi magic man world cup জয়ের পর কাতার স্টেডিয়াম মাঠে এভাবে আনন্দ করে আর্জেন্টিনার ভক্তরা তো অনেক খুশি তো খুশি করে তোরা রে শুধু আর্জেন্টিনা নয় সবাই খুশি কারণ মেসি লোক হিসাবে খুব ভালো একজন ব্যক্তিত্বের লোক সবাই চায় মেসির হাতেই শেষ খেলা ফাইনাল কাপটা নিয়ে যাও তো তাই হবে সবাই খুশি মাসুদও খুশি নিউল্যান্ড ম্যাজিক ম্যান মেসি খেলা হবে খেলা হবে আর্জেন্টিনা এই মুহূর্তে স্টেডিয়াম মাঠের অবস্থা मैजिक मैन न्यूलैंड मेसी विश्वकप अदर मैजिक में न्यूलन मेसी और डी मेरिया যার স্থান বর্তমানে মেসির পরেই congratulations Argentina Wow. I love Argentina. Neuland Messi, Magic Man. সবাই আনন্দিত আর্জেন্টিনা ফিফা ওয়ার্ল্ড কাপ বিজয়ী নেওল্যান্ড Messi magic man Wow. for me. siempre, siempre, siempre. FIFA world cup Qatar বিশ্বকাপ এটাই মেসির জীবনের বিশ্বকাপের শেষ খেলা ফিফা ওয়ার্ল্ড কাপ অর্জন করে নিউল্যান্ড মেজি ম্যাজিক ম্যান মেসি গিনিস ওয়ার্ডে নাম লিখিয়েছেন দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে আক্ষেপ ছিল সেই স্বপ্ন পূরণ করে জীবনের শেষ খেলা দেখিয়ে জয় নিয়ে তারা খুশিতে মুখরিত এনজয় করতেছে দেখতে পারতেছেন আমাদের নিউল্যান্ড মেসি যাকে বলা হয় ম্যাজিক ম্যান সত্যিই তার ম্যাজিকের কোনো তুলনা হয় না তিনি সারা যেন আর্জেন্টিনা খালি খালি লাগে মেসির পরিবর্তে ডিমারিয়া দেখা যাক সামনে কি করে ডি মারিয়া কি পারবে মেসির স্থান ধরে রাখতে মেসির খালি জায়গাটা পূরণ করতে আপনাদের মতামতটি কমেন্টে জানিয়ে দাও এরকম আরও খেলার ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো লাগে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউল্যান্ড মেসি ম্যাজিক ম্যান শুভকামনা রইল আগামী দিনগুলো যেন আল্লাহ তোমার ভালো কাটায়